like and share. Subscribe my channel, press the bell button. আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এক সপ্তাহ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রায় আট দিন আগে এই বক্সটার ভিতরে আমরা সৌদি খেজুরের বীজগুলোকে আমরা এখানে গজ অঙ্কুরদের জন্য আমরা পাত্তা দিয়েছিলাম এই বক্সটার ভিতরে তো আমাদের সাত দিন হয়ে গেছে মার্শাল্লাহ এবং আমরা এই বক্সটা খুলেছি খুলে একবার দেখেছি যে কি পরিমাণ অঙ্কুরোদ্গম হয়েছে তো সেটা এখন আমরা রোপণ করব তো কীভাবে রোপণ করতে হয় সেই প্রক্রিয়াটি আজকে আমরা দেখাবো তো আমরা এখানে তাহলে বক্সটা খুলবো এবং তার আগে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কী কী জিনিস লাগবে আমার আমার আমি রোপণ করার জন্য আসলে এই পটটাকে সিলেক্ট করেছি আমি এই পটটা কাটবো এবং এই পটটার ভিতরেই এই বীজগুলোকে রোপণ করব এবং মাটির কথা যেটা বলেছিলাম আপনাদেরকে আমি এখানে গোবর গোবর মিশ্রিত মাটি নিয়ে গোবর এবং মাটি এগুলোকে প্রায় সাত থেকে আট দিন শুকিয়েছি শুকানোর পরে এই মাটিগুলো আমি রেডি করেছি আর এখানে যদিও মাটিগুলো একটু লাল এবং সাদা মিক্স করা আছে আর এখানে আমি যেটা নিয়েছি হচ্ছে বালু নিয়েছি আমরা বলে 40% sand, 40% organic, and 10% soil. থেকে একটা বক্স খেজুর এসেছিল আমার কাছে সেই খেজুরের বীজ সামনে থেকে আমি দেখাই এই বীজগুলো কীভাবে রোপণ করতে হবে আপনার বীজটাকে খারাপভাবে রোপণ করুন অর্থাৎ খারাপ হবে আপনি যদি এটাকে মনে করেন যে আমি এই বীজটাকে হয়তো বা এই অঙ্কুর কোনো হয়তো এভাবে দিব আসলে এভাবে দিলে এই এই গাছটা লম্বা হয়ে ওই দিকে যাবে আর আমি যদি বীজ এটাকে খারাপভাবে দিই তাহলে অঙ্কুরটা থেকে যে গাছটা বের হবে সেটা খুবই সোজা অর্থাৎ সোজা বের হবে গাছটা একদম সোজা বের আমরা নিচের দিকে দিই তাহলে কীরকম গাছ হতে পারে আমি আমার নেক্সট একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে এই শিকড়টা যদি সোজা দেই তাহলে গাছটা লং উপরের দিকে না আসে ডাউন দিকে চলে যাবে তো সেটা আমি এর আগে একবার কিছু গাছ রোপণ করেছিলাম সেখানে এরকম গাছগুলো যে বের হয়েছে সেগুলো ডান দিকে চলে গেছে অর্থাৎ মাটির ভিতরের দিকে চলে গেছে সোজা উপরে না আসে এই জন্য আপনারা অবশ্যই বীজগুলোকে খারাপভাবে করবেন চারটা বীজ দিয়ে গাছটা চারটা থেকে পাঁচটা বীজ অর্থাৎ চার কোনো চারটা মাঝখানে পাঁচটা বীজ দেবেন সবচেয়ে বেটার হবে এটা হ্যাঁ, আর তারপরে কী করবেন বালু দিয়ে দেবেন আমি কিন্তু গাছগুলো একদম একটু ভিতরের দিকে রোপণ করেছি ফলে আমার এই গাছটা বের হতে কিন্তু একটু সময় এক থেকে দুই দিন বেশি লাগবে যেহেতু গাছ নিচ থেকে উপরে দেখতে দেখতে প্রায় আমার দশ দিন লাগবে যদি আমি গাছটা আর্ট উপরে দিকে রোপণ করতাম তাহলে হয়তো সাত দিন পরে আমি এটার অঙ্গরোদগম থেকে গাছটা দেখতে পেতাম যেহেতু আমি নিচটা একটু ভিতরে বেশি ভিতরে রোপণ করেছি ফলে এটা বের হতে হতে প্রায় দশ দিন লেগে যেতে পারে ঠিক আছে তো গাছ সাধারণত বের হচ্ছে সাত থেকে দশ দিনের মধ্যেই বের হয়ে যায় কিছু কিছু যদি আরও নিচের দিকে রোপণ করি তাহলে হয়তো বারো দিন লাগতে পারে এর বেশি না তবে তিন চার দিন পরে যে আমি কমছে গাছ দেখতে পাবো সেটা আসলে ঠিক নয় গাছটা দেখতে কমছে কম কম হলেও আমার এক সপ্তাহ সময় লাগবে অর্থাৎ সাত দিন সময় লাগবে সাত দিন থেকে দশ দিনের মধ্যেই আমরা অঙ্কুরোদ্গম থেকে গাছ দেখতে পাবো আর অথবা বারো দিন থেকে বা পনেরো দিন সময় লাগতে পারে গুটিটা বেশি ভিতরে থাকে যেহেতু আমি একটু নিচে দিয়েছি আমার কমসে কম দশ দিন পরে এখান থেকে আমি দেখতে পাবো আমার গাছ বের হয়েছে তো সাত দিন এই গাছে আমি আর পানি দেবো তো ভিউয়ার্স হয়ে গেল আমার প্রথম একটি রোপণের পট তৈরি হয়ে গেল এভাবে আপনারা আপনারা সৌদি বীজ থেকে অঙ্কুরোদ্গম তৈরি করতে পারেন এবং সেখান থেকে বীজ রোপণের মাধ্যমে আপনারা আমার মতো অনেক গাছ তৈরি করতে পারবেন এবং এই খেজুর গাছ যদি আপনারা আসলে পরিচর্যা করে ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে একটা ভালো ফলাফল পাবেন